স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগে থানায় মামলা রাজশাহীর গোদাগাড়িতে দুই আদিবাসী কৃষকের বিষপান একজনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি এ সময় তিনি তার বক্তব্যে বলেন বর্ষাকালে চারিদিকে যখন পানিতে তলিয়ে যায় তখন ব্যাং অসহায়ের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের টেলিভিশনের সামনে বক্তব্য বর্ষাকালের ব্যাং ডাকার মতো যারা নিজেদের মধ্যে ঐক্য রাখতে পারে না তারা আবার সরকারের পতনের ডাক দেয় দুই সালে ডানবামদের নিয়ে ঐক্য করেছিল তারা কিন্তু নির্বাচনের পর সেই ঐক্য বাতাসে উড়ে গেছে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আব্দুল আওয়াল শামীম সদস্য আক্তার জাহান সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ্দারা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সংসদ সদস্য প্রফেসর ডক্টর মনসুর রহমান সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা সহ অনেকেই সম্মেলনে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বিভিন্ন জেলা উপজেলায় সমাবেশ করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করে নিজেরা একটা সুষ্ঠুভাবে সমাবেশ করতে পারে না ওনারা আবার সরকার পরিবর্তনের ডাক দেয় সরকার পরিবর্তনের আর কি বলে জাতীয় ঐক্য করতে হবে আমরা দুই সালে দেখেছিলাম যে বিএনপি ডান বাম অতি বাম অতি ডান সবগুলো নিয়ে ঐক্য করেছিল সেই ঐক্য নির্বাচনের পরে বাতাসে উড়ে গেছে এখন আবার সেখানকার একটা দল গজিয়েছে সেই ঐক্যের মধ্যে আরেকটা দল গজিয়েছে সেটা তা হচ্ছে ঐক্য প্রক্রিয়া নিজেরাই ভেঙে গেছে রাজশাহীর গোদাগাড়িতে ধানের জমিতে পানি না পাওয়ায় অভিমানে দুই আদিবাসী কৃষক বিষ পান করেছে এদের মধ্যে অভিনাথ মার্ডি নামের একজন মারা যান অপরজন নিহত অভিনাথ মার্ডির চাচাতো ভাই রবি মার্ডিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বর্তমানে হাসপাতালে ষোলো নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নিমঘুটু গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের কাছে এ ঘটনা ঘটে বিষপানে নিহত অভিনাথ মার্ডি উপজেলার দেউপাড়া ইউনিয়নের নবাই বটতলা নিমঘুটু গ্রামের বাবুচাঁদ মার্ডির ছেলে এবং আহত রবি একই উপজেলার মঙ্গলের ছেলে তাদের স্বজনরা বলছেন মূলত কি কারণে তারা বিষ পান করেছে তা এখনো জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের ড্রাইভার শাখাওয়াত হোসেনের কাছে দুই সপ্তাহ ঘুরেও পানি না পেয়ে গভীর নলকূপের পাশে অভিমানে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করে পরে রাত নয়টার দিকে বাড়িতেই অভিনাথ মার্ডি মারা যায় আর রবি মার্ডিকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা বিষের উপস্থিতি পেয়েছে বলে স্বজনরা জানান গোদাগাড়ি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন পরিবারের পক্ষ থেকে বিষপানের কথা বলা হলেও আদৌ তারা বিষপান করেছে না অন্য কোনো কারণে অসুস্থ হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বহুল আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থী রামিমকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে তার মেজ ছেলে ইসলামিক বক্তা আব্দুর রহমানের বিরুদ্ধে গত ষোলো মার্চ মাদ্রাসার ভেতরে এ ঘটনা ঘটে বর্তমানে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে রাখা হয়েছে তবে এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ অথচ ফোনে একের পর এক হুমকি আর অভিশাপ দিয়ে যাচ্ছেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ও তার বড় ছেলে আবদুল্লাহ ছেলের ধ্বংস কামনা করিয়েন না জি আপনি তো মুখ দিয়ে বলে দিলেছেন এখন তো মুখ দিয়ে বলে দিলেন কি আমার সন্তানের জন্য ধ্বংস দিক হোক গেছিলাম জি আমি বারো ঘন্টা আসা তেরো ঘন্টা আপনার দরজায় দাঁড়িয়েছিলাম ওস্তাদজি আমি নাই পাইনি না জি আপনি যদি আমার নামে কোনো যদি আপনার ইচ্ছা থাকে আমার নামে কোনো কিছু করার করেন আমি আমার পুত্রের জন্য আমি লড়াই করবো সমস্যা নেই আপনি যে কথাটা বললেন না যে আমার ছেলে ধ্বংস হয়ে যাক আল্লাহ আমার বিচার করুক দেখি ঠিক আছে আমার ছেলের আমি ধ্বংস তাহলে চাচ্ছি তাহলে দেখি আমার ছেলের কতটুকু ধ্বংস হচ্ছে আমি আপনার কাছে এটা কখনো আশা করেছিলাম তার বাবা বলেন ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন রামিম এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আব্দুর রহমান এ সময় বেশ কয়েকবার রামিম জ্ঞান হারিয়ে ফেলেন বিনা অপরাধে এমন পাশবিক নির্যাতন কোনোভাবে মেনে নিতে পারছেন না তিনি অসহায় পিতা এর সুষ্ঠু বিচার চেয়েছেন পরে আমি আমার সন্তানকে গত বুধবারের দিন ঘটনা শুনি কি যে শুনতে পারি ওকে একটা সামান্য একটা চুরি ঘটনাতে ওকে পাইপ দিয়ে মারা হয়েছে মেরে অজ্ঞান অবস্থায় ওখানে পড়েছিল দুই ঘন্টা মতন অজ্ঞান করে এবং বমি বমি করে অনেকগুলো করার পর ওরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওখানে রেখে দেয় রেখে দেওয়ার পরে আমি জানার পরে কি আমার সন্তানকে মারার পরে বমি করলো অভিভাবককে জানালো না তাদের তো জানানো উচিত ছিল তো কোন ব্যক্তি মেরেছে একটু জানা দরকার আমার জানার জন্য নাম্বার সংগ্রহ করি আমাকে রবিবার দিন সকালে ডাকা হয় আমি যে কথা বলি কথা বলার পরে বলে কি ওনার সাথে আবদুল্লাহ ভাইয়ের সাথে কথা বলা হয় আবদুল্লাহ ভাই আমাকে বলে কি আমার কাছে তো ঘটনা না এটা হচ্ছে আব্দুল রহিমের কাছে উনি এটা বিচার করেছে উনি মেরেছে তো আমি বলি তাহলে উনি কখন আসবে তো বিকাল পাঁচটায় আসবে তো আমাকে বলা হয় বিকাল পাঁচটায় আসবে আমি ওখানে সকাল সাতটা পনেরোতে পৌঁছাই আমাকে বলা হয় পাঁচটার সময় তাহলে আমি তাহলে আমি ওয়েট করছি গেটের বাইরে আপনি আসলে আমার সাথে যোগাযোগ করবেন এই কথা বলে আমি বাইরে এসে ওয়েট করি ওনারা আমার সাথে যোগাযোগ করেন না সাতটা পঞ্চান্ন পর্যন্ত আমি ওদের গেটে ওয়েট করি ওয়েট করার পরে আমি আমার সন্তানকে নিয়ে থানায় চলে আসি আটটা সাড়ে আটটার দিকে আসি থানাতে মামলা আমার দায় হয় রাত্রি দুইটার সময় রাত্রি দুইটা পর্যন্ত ওয়েট করে আমার সন্তানকে ওখানে মামলা লিখে আমি আমার সন্তানকে হসপিটালে অ্যাডমিট করি আমার সন্তান দুই দিন হসপিটালে অ্যাডমিট ছিল আগামীকালকে আমি আমার ছেলেকে রিলিজ নিয়ে বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে আসার পরে আমি আসামি এখনও গ্রেপ্তার হয়নি বা থানা কি করেছে সেটাও আমি জানি না এখন পর্যন্ত থানা আমাকে জানানো হয়নি এ বিষয়ে নগরীর শাহমকদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ সচিব ইকবাল হোসেনের উপর চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নাটোর জেলা শাখা বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আবেদ আলী সাধারণ সম্পাদক নাফিসুর রহমান সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সহ নেতৃবৃন্দ বক্তারা বলেন খুলনা জেলার কয়রা উপজেলার Maharajpur union Parishad chairman Abdullah Al Mahmud UP সচিব ইকবাল হোসেনকে গত একুশ মার্চ তারিখে চার ঘন্টা আটকে রেখে সন্ত্রাসী কায়দায় তার উপর নির্যাতন করেছেন তারা এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তারা এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার চরজুবিলি ইউনিয়নের চরজুবিলি ব্লকে এ মাঠ দিবসের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল হক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আয়ুব মাহমুদ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাইদুল হাসান উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল উদ্দিন সহ আরও অনেকেই এ সময় কৃষকদের মাঝে মার্ভেলাস জাতীয় হাইব্রিড তরমুজের ফলন ও পরিচর্যার নানা দিক তুলে ধরেন অতিথিরা প্রধান অতিথি জানান এবছর জেলায় তরমুজের লক্ষ্যমাত্রার আশি শতাংশই অর্জিত হবে সুবর্ণচরে সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার সোনালী ব্যাংক হবে সবার এই স্লোগান নিয়ে নাটোরে পালিত হয়েছে সোনালী ব্যাংকের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখা নাটোর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের এজিএম মতিউর রহমান এসপিও উজ্জ্বল কুমার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও এসপিও গৌতম কুমার দাস এ সময় বক্তারা বলেন পঞ্চাশ বছর আগে এই ব্যাংকটির নামকরণ করেন